আমরা আল্লাহর কাছে বিচার দিলাম মানে প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়েও যখন আর বিচার পাওয়া যাচ্ছে না তখন শেষমেশ শেষ ভরসা ওপরওয়ালার কাছে বিচার দেয়া এবং বাংলাদেশে এখন কেউ যদি কোনো অন্যায়ের শিকার হয় কারোর উপরে যদি কোনো জুলুম হয় তাহলে সে আল্লাহর কাছে বিচার দেয় এস কে সিনহা সাহেবের কথা তো আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন তিনি তিনি তার ষোড়শ সংশোধনী রায়ে লিখেছিলেন যে নিম্ন আদালতকে কবজা করবার পরে সরকার এখন উচ্চ আদালতের দিকে হাত বাড়িয়েছে তিনি আরও লিখেছিলেন যে উচ্চ আদালত এখন কোনো মতে পানির উপরে নাকটা ভাসিয়ে ডুবুডুবু হয়ে টিকে আছে এবং আমরা জানি S K Sinha sitting chief justice থাকা অবস্থায় কিভাবে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তাকে কিভাবে ভয় দেখিয়ে ভীতির মধ্যে এক প্রকার জোর জবরদস্তি করে তাকে দেশ থেকে বিদেশে পাঠিয়ে দেয়া হয়েছে এই সব কিছু আমরা জানি আমরা এটাও জানি জনাব অ্যাক্টিং আমাদের যে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে যেই জজ সাহেব খালাস দিয়েছেন তিনিও কিন্তু বাংলাদেশে থাকতে পারেন নাই মামলায় খালাস দেওয়ার পরে তাকে বিদেশে চলে যেতে হয়েছে সুতরাং এই যে বিচার বিভাগকে ভীষণভাবে করায়ত্ত করা সেটা আজকে শুরু হয় নাই সেটা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই সেই যাত্রা তারা শুরু করেছে এবং আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে আওয়ামী লীগ কিন্তু বিচার বিভাগকে তার অধীনে নেয়ার চেষ্টা করে বিচার বিভাগকে দলীয়করণ করে বাংলাদেশের স্বাধীনতার পর বাহাত্তর থেকে পঁচাত্তর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ কিন্তু উচ্চ আদালতের বিচারক অপসারণের পুরো ক্ষমতা রাষ্ট্রপতির হাতে নিয়ে নিয়েছিল এবং রাষ্ট্রপতি তখন দেশের সর্বময় ক্ষমতার অধিকারী হয়েছিলেন এবং তিনি বিচার বিভাগকে সম্পূর্ণভাবে তার করায়ত্ত করে নিয়েছিলেন বাংলাদেশের জন্মের একান্ন বছর পার হয়েছে আজ পর্যন্ত এখন অবধি উচ্চ আদালতে বিচারক নিয়োগের কোনো আইন আমরা পাশ করি নাই এবং এর মধ্যে একান্ন বছরের মধ্যে মোটামুটি পঁচিশ বছর আওয়ামী লীগ ক্ষমতায় মানে বাংলাদেশের দুর্ভাগ্য যে তার জন্মের অর্ধেকটাই তার মানে তার জন্মের পরে তার এই পথ চলার পথ পরিক্রমার অর্ধেকটা জুড়েই তাকে আওয়ামী দুঃশাসন সহ্য করতে হয়েছে বাহাত্তর থেকে পঁচাত্তর চার বছর ছিয়ানব্বই থেকে দু হাজার এক পাঁচ বছর হইল নয় বছর আর এখন তারা আছে চোদ্দ বছর মোট পঁচিশ বছর প্রায় অর্থাৎ বাংলাদেশের জন্মের অর্ধেকটা জুড়ে আওয়ামী লীগ এবং এই আওয়ামী লীগ কোনোদিনও চায়নি বিচার বিভাগ স্বাধীন হোক কারণ বিচার বিভাগকে দিয়ে তাদের যত রকম অন্যায্যতা আছে যত অপকর্ম আছে যত দুঃশাসন আছে যত নিপীড়ন আছে দেশের মানুষের উপরে তার সব কিছু তারা জায়েজ করিয়ে নিতে পারে এবং তারা করেছে আজকে গ্রেফতার হবার এক মাস পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন পেলেন তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন যেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় সেই মামলার এজাহারে তার নামই ছিল না রাত তিনটার সময় তাকে তার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের নামে রাত তিনটার সময় জিজ্ঞাসাবাদ মানে উনি কি কোনো ভয়ঙ্কর অপরাধী যিনি দিনের আলো ফুটবার আগেই পালিয়ে যাবেন যে কারণে তাকে রাত তিনটার সময় গ্রেপ্তার করা হলো প্রথম প্রশ্ন হচ্ছে রাত তিনটার সময় আপনি কোন আইনে তাকে গ্রেপ্তার করলেন রাত তিনটা তো গ্রেফতারের সময় নয় এমনকি ভয়ঙ্কর যে খুনি ভয়ঙ্কর যে অপরাধী ভয়ঙ্কর যে জঙ্গি সন্ত্রাসী তাকেও তো আপনি রাত তিনটার সময় গ্রেপ্তার করতে পারেন না তাকে জিজ্ঞাসাবাদের নামে আপনি তাকে তুলে নিতে পারেন না কিন্তু বিএনপির মতন প্রধান বিরোধী দল সরকারি দলের প্রধান প্রতিপক্ষ যে রাজনৈতিক দল তার মহাসচিবকে এবং যিনি কার্যত এখন নাম্বার ওয়ান পজিশনে আছেন কারণ আমাদের চেয়ারপারসন তাকে মানে গৃহবন্দী রাখা হয়েছে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশে ফিরতে পারছেন না এই সার্বিক পরিস্থিতিতে পুরো দায়িত্ব কিন্তু পালন করছেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রতিটা মানুষের তো একটা ইমপ্রেশন থাকে সমাজে প্রতিটা মানুষের তো একটা পরিচয় থাকে সমাজে উনি অত্যন্ত সজ্জন রাজনীতিবিদ হিসেবে পরিচিত বিএনপি বা আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দল যেই দলই আপনি করেন না কেন একটা বিষয় কিন্তু সকল রাজনীতিবিদই একমত বা সকল রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন বা রাজনৈতিক রাজনীতি সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন রাজনীতিবিদদের সঙ্গে যাদের ওঠা বসা আছে সকলেই কিন্তু একটা কথা এক বাক্যে স্বীকার করেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসম্ভব সজ্জন একজন ব্যক্তি সেই মানুষটিকে আপনি রাত তিনটায় তুলে নিলেন জিজ্ঞাসাবাদের নামে এবং পরে তাকে গ্রেপ্তার দেখানো হলো গ্রেপ্তার দেখানোর পরে তিনি সাবেক মন্ত্রী ছিলেন তিনি সাংসদ ছিলেন তাকে ডিভিশন দেয়া হলো না তার ডিভিশনের জন্য হাইকোর্টে যেতে হলো তার ডিভিশনের জন্য রিট পিটিশন করতে হলো এবং তারপরে আদালতের উচ্চ আদালতের নির্দেশে তিনি ডিভিশন পেলেন এবং তারপরে দীর্ঘ এক মাস তাকে কারাগারে থাকতে হলো কি কারণ কোনো কারণ নেই দু থেকে দু এই বারো বছরে বা ১৩ বছরে তার বিরুদ্ধে মামলা হয়েছে বিরানব্বইটি ময়লার গাড়ি পোড়ানোর মতন মামলাও তার বিরুদ্ধে দেয়া হয়েছে গাড়িতে আগুন দেয়া বিস্ফোরক দ্রব্য আইনে তাকে মামলা দেয়া হয়েছে তিনি নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন মানে এই কথাটা না আপনি পাগলকে বললে শিশুকে বললে তারাও বিশ্বাস করবে না কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ইমেজটা খুব অন্য রকম এরকম একটি মানুষকে আপনারা মানে আমি আমার আসলে কি বলবো আমি জানি না এই ধরনের মামলা দেওয়া না আপনাদের দেউলিয়াত্মের একটা প্রকাশ আপনাদের মানে আপনারা যে আসলে কতটা অসহায় তার প্রমাণ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষকে এই ধরনের মামলা আপনাদের দিতে হয় তার বিরুদ্ধে বিরানব্বইটা মামলা হয় জেলে গেলে তিনি ডিভিশন পান না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সূত্রে আরেকটা বিষয় আমার মাথায় আসলো আমরা ম্যাজিস্ট্রেট কোর্টে যখন কোনো জামিন আবেদন নিয়ে যাই দেখা যায় সেটা যদি খুন ধর্ষণ বা সিরিয়াস কোনো অপরাধ হয় বা বিস্ফোরক বা সন্ত্রাসী আইনে কোনো মামলা থাকে কিংবা এমন কোনো অপরাধ হয় যেটা গুরু গুরুতর অপরাধ বলে সমাজের চোখে বিবেচিত আইনের চোখে বিবেচিত সেই মামলাগুলোতে ম্যাজিস্ট্রেটরা কখনো জামিন দেন না আমরা মনে করতে পারি সাধারণ মানুষ যারা আইন অঙ্গনের সঙ্গে যুক্ত নন তারা ভাবতে পারেন ম্যাজিস্ট্রেটের জামিন দেওয়ার এখতিয়ারই নাই বিষয়টা কিন্তু তা নয় দু সালের একটি মামলায় উচ্চ আদালত খুব পরিষ্কারভাবে নির্দেশনা দিয়েছেন যে ম্যাজিস্ট্রেট কোর্টে যেই মামলাগুলো যায় যে মামলাগুলোর তদন্ত হয় যে মামলাগুলো বিচারাধীন থাকে সেই মামলাগুলোর প্রত্যেকটিতে জামিন দেবার বা জামিন নামঞ্জুর করবার পূর্ণ এখতিয়ার ম্যাজিস্ট্রেটদের থাকে উচ্চ আদালতের এই নির্দেশনার পরে আশা করি আমাদের মধ্যে যেই এক ধরনের মানে সেলফ সেন্সারশিপ কাজ করে ম্যাজিস্ট্রেটদের মধ্যে যে সেলফ সেন্সারশিপ কাজ করে যে আমরা হয়তো এই ধরনের মামলায় গুরুতর অপরাধের ক্ষেত্রে জামিন দিতে পারি না সেই জায়গা থেকে তারা বেরিয়ে আসবেন কারণ একেবারে উচ্চ আদালতের অ্যাপেলের ডিভিশন থেকে এটি স্বীকৃত হয়ে এসছেন যে যেই মামলায় তারা বিচারের ভার পান যেই মামলা তাদের কোর্টে বিচারাধীন থাকে সেখানে যেই অপরাধী হোক না কেন সেখানে যেই অপরাধের ধারাই থাকুক না কেন ফৌজদারি কার্যবিধির যেই ধারাই সেখানে যুক্ত হোক না কেন পেনাল কোডের যেই ধারাই সেখানে যুক্ত হোক না কেন তাদের পূর্ণ এখতিয়ার আছে তাকে জামিন দেবার বিএনপির মহাসচিব জামিন চারবার নাকচ হয়েছে ম্যাজিস্ট্রেট কোর্টে দায়রা আদালতে এবং এই জামিন নাকচের চক্করে এক মাস পার হয়েছে আজকে উচ্চ আদালত তাকে জামিন দিয়েছেন উচ্চ আদালত যেই মামলায় মেরিট খুঁজে পেলেন মেরিট বলতে এখানে আমি বোঝাচ্ছি মামলার এজাহারে ওনার নাম না থাকা এক দুই যাদের এজাহারে নাম আছে তেমন ব্যক্তিরা আরও আগেই জামিন পেয়ে বেরিয়ে গেছেন তিন তার বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অভিযোগ না থাকা চার তার বয়স পাঁচ তার শারীরিক অবস্থা ছয় তার সামাজিক অবস্থান এর যে কোনো কিছুর বিবেচনায় তিনি প্রথম দিন জামিন লাভের যোগ্য ছিলেন কিন্তু বাংলাদেশের আদালত যেহেতু স্বাধীনভাবে কাজ করতে পারে না বাংলাদেশের আদালতকে যেহেতু তাকিয়ে থাকতে হয় যে সরকারের আইন মন্ত্রণালয়ে মন্ত্রী কি বলেন বিচার বিভাগের দিকে বিচার বিভাগে যেহেতু তাকিয়ে থাকতে হয় যে নির্বাহী বিভাগ থেকে কি নির্দেশনা আসে সেই দিকে সে কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন পেতে আজকে এক মাস দেরি হলো বাংলাদেশে যদি ন্যূনতম আইনের শাসন থাকতো যে কথাটা আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিষয়ে বলি যে বাংলাদেশে যদি ন্যূনতম আইনের শাসন থাকতো